الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم সম্মানিত দেওয়াস প্রিয় কলেজার টুকরা যুবক ভাই আপনাদের উদ্দেশ্যে আপনাদের খেদমতের জন্য দিনের দাওয়া প্রচারের জন্য আমি অথম যে কথাগুলি বলবো আমি সহকারে সকলকে আমল করার তৈফিক দান করব আল্লাহ সুবাহান তালা যে আয়াত খানা আমি পড়েছি এখান থেকে সামান্য একটু আলোচনা করব ধৈর্য বিনয় ছোট হওয়া মিথ্যা ছেড়ে দেওয়া হারাম ছেড়ে দেওয়া প্রত্যেকটা মুমিন যখন এইগুলো ছেড়ে দিবে সমাজে সে সম্মানিত হবে সুহান আপনি একটু চেষ্টা করে দেখুন আপনি এখন সুদ খাচ্ছেন আপনাকে সবাই এলাকার সবাই সুদখোর বলে আপনি কোনো প্রতিবাদ করতে পারতেছেন না যেহেতু আপনি অবশ্যই সুদ খাচ্ছেন তখন আপনার বিনয় হওয়া যে আল্লাহ আমি তোমার কাছে খাস তবা করতেছি আমি আর এই সুদ খাব না যারা ধৈর্য ধরে আল্লাহ সোহান তাদের সঙ্গে থাকে সোহান ভাই মহতারাম সম্মানিত প্রিয় বন্ধুগণ হারাম ছেড়ে দিন মিথ্যা ছেড়ে দিন ধোকাবাজি ছেড়ে দিন আপনি ধোকা দিবেন আপনি নিজে একসময় ধোকায় এমন একসময় ধোকায় পড়ে যাবেন তখন আপনাকে কেউ বাঁচাতে পারবে না আজ থেকে আমার সাথে আমিও তবা করতেছি আপনারাও তবা করেন যে আল্লাহ কখনো মিথ্যা বলবো না কখনো হারাম খাব না কখনো মানুষকে ধোকা দিব না কখনো মানুষকে কষ্ট দেব না এখানে বলা হয়েছে মানুষ মানুষ মানুষ কিন্তু আমরা শুধু মুসলিমকে সালাম দেই মুসলিমকে সম্মান করি মুসলিমকে খানা খাওয়াই রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের হাদিস এরকম না প্রত্যেকটা মানুষকে সম্মানের চোখে দেখতে হবে প্রত্যেকটা মানুষের সাথে বিনয়ের আচরণ করতে হবে নম্রতা আচরণ করতে হবে ভদ্রভাবে কথা বলতে হবে যদি এই কাজগুলি করতে পারেন আপনার জন্য জান্নাত পাওয়া অতি সহজ হয়ে যাবে মিথ্যা থেকে বেঁচে যান বিনয় হন আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি কথাটা বলার জন্য বিনয় বিনয় জিনিসটা এরকম আপনাকে একজন মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে ছোট করে ফেলেছে আপনি বিনয় হন আপনি প্রতিবাদ করবেন না আপনি আল্লাহ সুবাহর কাছে দোয়া করেন হে আল্লাহ তাকে তুমি হেদায়ত দাও আমি তাকে ক্ষমা করে দিয়েছি দেখবেন আল্লাহ সুবাহ আপনাকে অবশ্যই এলাকার মধ্যে সম্মানিত করবেন ওই যে বললাম যদি সুদ খাওয়া ছেড়ে দেন দেখবেন মানুষ আপনাকে কত আদর করে যত্ন করে যে লোকটা খারাপ ছিল ভালো হয়ে গিয়েছে আপনাকে বাহবা দিবে সম্মানের চোখে দেখবে সবাই তাই বলতেছি সবর ধরেন ধৈর্য ধরেন ক্ষতিগ্রস্ত হয়েছেন অসুস্থতায় আছেন ধৈর্য ধরেন ধৈর্য ধরবেন আল্লাহ সব তারা আপনাকে সাহায্য করবেন ফেরেস্তার মাধ্যমে আল্লাহ সুহানতাল আপনাকে সাহায্য করবেন এজন্য ভাই আপনি যত ধৈর্য ধরবেন যত বিনয় হবেন যত সত্য কথা বলবেন যত হালাল খাবেন এত সময় যে কথাগুলি বলেছি তার বিপরীত কয়েকটি কথা বলতেছি এখন যত ভালো কাজ করবেন আপনি তত সম্মানিত হবেন যত মিথ্যা ছেড়ে দিবেন তত সম্মানিত হবেন যত হালাল খানা খাবেন তত সম্মানিত হবেন ফেরেস্তাদের সাথে সম্মানিত হবেন ফেরেস্তার আপনাকে যত আপনার মৃত্যুর পরে যত দ্রুত পারবে আল্লাহ সবাহার কাছে নিয়ে যাবে এটা রাসুল্লাহ সাল আলহিহাসাল্লামের হাদিস থেকে একটি কথা বললাম যখন নেককার বান্দা যখন দুনিয়া মায়া ত্যাগ করে যখন এই নিঃশ্বাস যখন সে শেষ হয়ে যায় আল্লাহ সুবাহ তারা ডাকে যখন সারা দেয় তখন ফেরেস্তারা পাগল করা হয়ে যায় তাকে নেওয়ার জন্য আর যে ব্যক্তি গোনাহগার যে ব্যক্তি সুদখোর ঘুষখোর জিনাকারী যখন সে মৃত্যুবরণ করে তখন আজাবের ফেরেস্তারা তাকে নেওয়ার জন্য ঘৃণা করে থুতু ফেলে তাকে তখন থেকে আজাব শুরু করে দেয় তার উপরে তো ভাই আমরা সকলেই যার যার স্থান থেকে যদি আমরা এই ছোট ছোট কথা বলে আমরা মানতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব ভাই আল্লাহ আমাদের এই কথাগুলি মেনে চলার তৈফিক দান করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ